বিসমুল্লা রহমান রহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে আমরা যেহেতু অনেকেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এখনও হচ্ছে যে খুব ভালো এলিজিবল না আমাদের বাংলাদেশে তো এখন পর্যন্ত যে যারা আছেন আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনরা আপনারা অনেক নতুন নতুন মাইনিং সাইট ফ্রি মাইনিং করতেছেন সবচেয়ে বেশি আশাবাদী হচ্ছে আপনাদের হচ্ছে যে এটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি যাচ্ছে সাতোশি কোর নিয়ে পাশাপাশি হচ্ছে আমরা সাতোশি কোরের পাশাপাশি আমরা দেখেন এই যে এই সাতোশি কোর নিয়ে আমরা অনেক আশাবাদী দিই পাশাপাশি হচ্ছে যে আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে নতুন আরও একটি মাইনিং সাইট চলে এসেছে এটা বর্তমান খুব ভালো গিবয়ে দিচ্ছে এবং হচ্ছে আমাদেরকে খুব হচ্ছে প্রফিটলি একটা আছে ইউএসডিটি দিচ্ছে তো আমি দেখাবো আমি বেশি কথা না বলে আমি বলতেছিলাম আপনাদেরকে এই ক্যাটেস্টারের কথা তো ক্যাটেস্টার নিয়ে আজকে আমি কথা বলবো তো আমি সর্বপ্রথম আমি ক্যাটেস্টারটা ওপেন করলাম কে নিয়ে কথা বলবো আপনাদেরকে দেখাই আমি প্রথমে আজকে আপনাদের বাইব্যাগ নিয়ে কথা বলবো রিওয়ার্ড বাইব্যাগ এই যে হচ্ছে হচ্ছে ব্যাগ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আমি আগে এই বাই ব্যাগ নিয়ে কথা বলবো আমি প্রথম থেকে শুরু করে দিই আপনাদেরকে একটা বিষয় দেখাই এটা হচ্ছে এমন একটা মাইনিং এটা আপনারা মিস করবেন না কারণ এই মাইনিংটা হচ্ছে আমাদের দেখা হবে হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার হচ্ছে ইয়া পর্যন্ত দুই পর্যন্ত তো আমাদের একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশের মধ্যে কিন্তু এটা আমাদের শেষ হয়ে যাবে তো হচ্ছে যে আমি দেখেন আমি এখন পর্যন্ত কতগুলো মাইনিং করেছি আমি এখন পর্যন্ত ক্যাট টোকেন মাইনিং করেছি হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ক্যাট টোকেন মাইনিং আমি সাতাত্তর হাজার তেষট্টি মাইনিং করেছি এবং ইউএসডি ইউএসডি আমি মাইনিং করেছি দেখেন এই যে এটা হচ্ছে আমার ইউএসডি আমি দেখেন অলরেডি দুইশো উনসত্তর ইউএসডি অলরেডি আমি মাইনিং করে ফেলেছি তো আপনারা যারা এখনও মাইনিং শুরু করেননি তারা অবশ্যই মাইনিং করবেন আমি যেটা বিষয় দেখাবো আপনাদেরকে আমাদের এই ক্যাটেস্টার থেকে আমাদের হচ্ছে যে কিছু বিষয় বলে দেওয়া আছে তো সেই বিষয়গুলো আমি দেখাচ্ছি বিষয়গুলো হচ্ছে কি দেখেন আমি যে ওয়ালেটে ক্লিক করলাম প্রথমে ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে ক্লিক করার পর আমার এই ইউএসডিটি যোগ হচ্ছে না তো অনেকের অনেক যারা অনেকেই হচ্ছে যারা পঞ্চাশটা প্লাস মাইনার রয়েছে আচ্ছা সরি আছে বিশটা প্লাস দশটা প্লাস মাইনার রয়েছে এবং একটি মাইনাস দশটার পর থেকে শুরু হবে তাদের কিন্তু এই ইউএসডিটি যোগ হয়ে যাচ্ছে আমার যেহেতু এখনও হচ্ছে একটি মাইনাস দশটার মধ্যে না তো আমার ইউএসডিটি শুরু হয়ে যাচ্ছে না এখানে একটা বিষয় হচ্ছে যে এই হচ্ছে ক্যাডেস্টার কোম্পানি বা ক্যাপাস ক্যাডেস্টার যে মাইনিং সাইট যে যে কোম্পানি আছে তারা কিন্তু আমাদেরকে ইউএসডিটি দিচ্ছে ফ্রি ইউএসডিটি মানে আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশের মধ্যে আমরা যারা মাইনিং করব আছে আমরা রেফার করাবো পঞ্চাশটা রেফার করাইলে আমরা তারা নোট নোটসে নোটসে আমরা এই নোটসটা আপনাদেরকে দেখাচ্ছি আমি নোটসে চলে যাচ্ছি আমি বেশি কথা বলবো না নোটসে যাচ্ছি এই নোটসকে নোটসে গিয়ে দেখা যাবে যে আমরা কিভাবে এই হচ্ছে আমরা এই রেওয়ার্ডটা পেতে পারি তো এই রেওয়ার্ড রেওয়ার্ডের জন্য আমরা সর্বপ্রথম নোটসে যাব নোটসে যেতে গেলে আমাদের যেতে হবে সর্বপ্রথম হচ্ছে ওয়ালেট থেকে সরি আমি আচ্ছা বাইর হচ্ছি এখান থেকে আমাদের নোটসে যেতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে এই দেখেন আমি ইলিজেবল দেখাচ্ছি আপনাদেরকে এই ইলিজেবলতে কী দেখাচ্ছে current global community active users মানে কতগুলো ইউজার্স বর্তমানে এখানে আছে অ্যাক্টিভ রানিং তাদের দেখেন এখন পর্যন্ত রানিং অ্যাক্টিভ ইউজার্স কতগুলো আছে সুরেশ আছে দেখা যাচ্ছে কি চার লক্ষ এটা কি দেখা যাচ্ছে আছে আট লক্ষ চুয়াল্লিশ হাজার তেইশ জন বর্তমান তাদের রানিং অ্যাক্টিভ ইয়ে আছে মাইনার্স আছে এবং ইউজার্স আছে এবং এখানে নিচে দেখাচ্ছে কি when the global community active users reach five million cab trading will be officially open মানে পাঁচ মিলিয়ন তারা আর কি আছে এটা মাইনিং করতে পারবে এখানে নিচে দেখেন কি দেওয়া আছে to build a global social metaverse platform cat any cat any war with anybody anybody পাশাপাশি হচ্ছে এই যে আমি এইটার কথা বলতেছি cat anyway is the first ভ্যালুয়েল social platform of the next generation মানে নেক্সট জেনারেশনের জন্য এটা বলতেছে আর কি সব location beside service function the users can found need body person এখানে যে কথাটা বলানো আছে যে এই কথাটা হচ্ছে এই কথাটা অর্থ এটা হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের জন্য এটা অনেক ভালো একটা সাইট দেখেন mining by users long team look আছে প্রসিশন অলরেডি কিন্তু একশো পার্সেন্টের মধ্যে বিশ পার্সেন্ট হয়ে গেছে এখন আশি পার্সেন্ট এখনও অনেক সুযোগ আছে অনেক সুযোগ আপনারা যারা ইয়ে করতে চান এখন অনেক সুযোগ আছে এক্ষেত্রে কারণ এটার মধ্যে বেসিক একটা ইনকাম আছে বেসিক ইনকামটা হচ্ছে কি যে আমাদের এটার পাশাপাশি আমাদেরকে একটা বেসিক ইনকাম দেখাবে এই বেসিক ইনকামটা হচ্ছে যে আমি যেটা দেখাচ্ছি এই যে একটা যে বিষয়টা দেখাচ্ছি এই যে হচ্ছে যে এই যে এখানে যে আছে দেখেন is reason will generate twenty one supply notes এখানে নোটসের কথা বলানো আছে দেখেন এখানে একটা দেওয়া আছে যে মান্থলি স্যালারি এখানে মান্থলি তারা একটা স্যালারি দেবে উইকলি বোনাস র্যাঙ্কিং অ্যাওয়ার্ড দেওয়া আছে ভোটিং রাইটস দেওয়া আছে গভেন রাইটস দেওয়া আছে ব্লক ভ্যালুয়েশন দেওয়া আছে এখানে র্যাঙ্ক মান্থলি স্যালারি কারা পাবে উইকলি বোনাস কারা পাবে র্যাঙ্কিং অ্যাওয়ার্ড কারা পাবে এইটা নিয়ে কথা বলবো এবং reach reason with generate twenty one supply notes এইটা কারা পাবে মূলত এটা মানে অ্যাপ্লাই করতে পারবে এটা কারা পাবে যারা হচ্ছে যে এখানে ফিফটি মানে পঞ্চাশ জন রেফার করবে রেফার করার পর তারা কি করবে অ্যাপ্লাই করতে পারবে তাদের নুটসে প্রতিটা দেশ থেকে একুশ সাপ্লায়ার মানে একুশ জন করে নিবে তাদের কী করবে মান্থলি একটা স্যালারি দেবে উইকলি বোনাস দেবে র্যাঙ্কিং দেবে দেখেন এখন পর্যন্ত যে র্যাঙ্কিং মান্থলি স্যালারি ক্যাট থেকে কত ইউএসডিটি পাচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে নয় হাজার ইউএসডিটি একক দশক শতক হাজার লক্ষ সরি নয় লক্ষ ইউএসডিটি তাই ঠিকানি কথা নয় কিন্তু এটা ভাই আসলে বিশাল ব্যাপার ফ্রি ফ্রি পাচ্ছে শুধু কি একটু টেকনিক একটু টেকনিক কেমন শুধু মাইনিং করতেছে রেফার করাচ্ছে উইকলি বোনাস কত পাচ্ছে দেখেন এটা এক হাজার উইকলি বোনাস পাচ্ছে এই যে দেখেন এখানে আমার মুখের কথা না এটা আপনি নিজে দেখেন যে এক হাজার পাচ্ছে নিচেরটা কত পাচ্ছে নয়শো পাচ্ছে আটশো পাচ্ছে তাহলে কতগুলো করে তাহলে ইউএসডিটি পাচ্ছে তাহলে আমরা কেন পাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এটা মাইনিং করতে হবে পাশাপাশি কি করতে হবে এটা আমাদের রেফারেল দিতে হবে কিন্তু আমরা আসলে এটা বুঝতেছি না আমরা বুঝবো আসলে তখনই যখন এটা আসলে একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে এখন যেমন এই যে কোর সাতোশি সাতোশি কিন্তু বারো তারিখ থেকে বারো আছে বারো বারো দুই হাজার বাইশের পাঁচটা পর্যন্ত আচ্ছা আমরা ফ্রি মাইনিং করতে পারবো তারপর কিন্তু নোটপ্যাড মাইনিং চলে আসবে আমি এটা নিয়ে আপনার আমাদেরকে পরবর্তী হচ্ছে আমার ডিসক্রিপ বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন তো আমি এই যে মাই ওয়ালেটে যাচ্ছি আমার ওয়ালেটে ওয়ালেট কিন্তু কিছু শো করতেছে না মাই ক্যাটসে গেলাম মাই ক্যাটসে গিয়ে বর্তমান আমি ক্যাটস মাইনিং করছি সাতাত্তর হাজার তিয়াত্তর আমার হচ্ছে ক্যাট ক্যাট ইউএসডি ইউএসডিটি আছে হচ্ছে কত দুইশো উনসত্তর মানে প্রায় তিনশো ইউএসডিটি আছে সরি দুইশো সত্তর প্রায় ইউএসডিটি আছে তো আপনারা হচ্ছে এটা মিস করবেন না আর আপনাদেরকে এই রেওয়ার্ড সম্পর্কে আমি দেখাচ্ছি এই যে এই যে দেখেন র্যাঙ্কিংয়ের একটা মজার ব্যাপার দেখাই এই যে র্যাঙ্কিং আমরা আসলে বাংলাদেশি এই যে হচ্ছে আরাফাত সিহাব ইনি ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় নম্বর র্যাঙ্কিংয়ে আছে ওই যে ওখানে দেখাইলাম সে নয় নয় লাখ কয়েন পাবে সেখান থেকে প্রতি মান্থলি উইকলি সে পাচ্ছে কত নয়শো কয়েন এই আরাফাত শিয়াব সে আমাদের বাংলাদেশি সে কিন্তু এটা পাচ্ছে তো আমরা কেন পারবো না অবশ্যই আমরা পারবো আমরা জাস্ট শুধু একটু খালি কাজ করব করে করে আমরা এটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আগাবো অবশ্যই অবশ্যই আমরা পাবো কিন্তু আমরা হচ্ছে যে চেষ্টা চেষ্টা তো অবশ্যই সবাই করি কিন্তু হচ্ছে এটা আসলে আমাদের সবার ক্ষেত্রে অনেকে ভাবি যে আসলে আমরা ফ্রি মাইনিং করি কতটুকু কি হয় না হয় কিন্তু আসলে কিছু কিছু বাছাই করা মাইনিং সাইট থাকে ভাই সেগুলো থেকে কিন্তু আমরা এগুলো করতে পারি আমরা হচ্ছে যে অনেকেই না এখন পর্যন্ত মনে করি না এই যে রিওয়ার্ড আমার আপনাদেরকে আমি দেখাই এই যে কী লেখছে এখানে one million USDT buyback cat মানে ওয়ান মিলিয়ন ইউএসডিটি দেবে আমাদের রিওয়ার্ড থেকে আমি সমস্ত রিওয়ার্ডটা আপনাদেরকে পরে শোনাচ্ছি এবং বলতেছি অ্যাক্টিভ অ্যাক্টিভিটি টাইমের টাইম দেখেন বারোই অক্টোবর তিন হচ্ছে বারোটার সময় অক্টোবর তিন দুই থেকে শুরু হয়ে গেছে এটা চলবে বারো ডিসেম্বর তিন দুই পর্যন্ত তার মনে হচ্ছে যে দুই হাজার দুই হাজার তেইশ আছে যে এটা দুই হাজার বাইশের কিন্তু ডিসেম্বরের তিন আছে যে এটা কিন্তু শেষ হয়ে যাবে বাইব্যাক অ্যামাউন্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বাইব্যাক অ্যামাউন্ট এটা এখন পড়াশোনা আছে buyback amount the platform will buy back cat we we Wonard found of 1 million USDT. The official buyback price for CAT is 1 CAT equals 0 0.01 USDT and a total of 100 million CAT uh, be, uh, be buyback হচ্ছে দেখাচ্ছে এখানে এখানে যে কথাটা বলছে যে এরা বাইব্যাক দেবে এই যে দেখা যাচ্ছে আমাদের যে বর্তমান তাদের একটা অফার চলছে বা যেটা আমরা অফার বলি আমরা বাংলা ভাষায় যেটাকে অফার মানে বলি আমরা যেটা অফার বলে বুঝি তার কিন্তু ওয়ান মিলিয়ন ইউএসডিটি দেবে আমাদের এই টাইমের মধ্যে এবং ক্যাটের ওয়ান ক্যাট সমান সমান তারা যে রেটটা ধরছে বর্তমান zero point zero one USDT তারপরে বাইব্যাক কোয়ালিটি কোয়ালিফিকেশন দিছে for global members as a logging এই যে আমি যে কথাটা বললাম for global members as a long as the number of real active friends for your team is ten you can participate in the buyback and get USDT এই যে আমাদের সর্বনিম্ন দশজন একটি ফ্রেন্ড থাকতে হবে দশজন থেকে শুরু হবে আমাদের এই বাইব্যাক রিওয়ার্ড পাওয়াটা পঞ্চাশ জন পর্যন্ত দেওয়া আছে আমি সেটাও দেখাবো কোথায় দেওয়া আছে বাইব্যাক ক্রিয়েটি ক্রিয়েটিরিয়া দেওয়া আছে member with no less than train real active যে আমি আবার চলে আসছে ট্রেন রিয়েল অ্যাক্টিভ সুবর্ণ ডিনি friends in the then team can of বেশি কথা বলবো না the number of release cat the number of cat in amount একশো মিলিয়ন দ্য টোটাল মানে যে কথাগুলো ঘুরি ফিরে সেই কথাগুলো আসতেছে এখানে যে দেখেন এখানে একটা কথা চলে আসছে মাই বাই ব্যাক একটি ফ্রেন্ড আমার কিন্তু বর্তমান একটি ফ্রেন্ড আছে পাঁচজন আমার যদি এখানে দশজন প্লাস হয় তাহলে কিন্তু আমার এখানে যে এখানে ইউএসডিটি শো করা শুরু করবে তো আমার এখানে হচ্ছে যে রেফার লিঙ্ক দেওয়া আছে যারা এখনও এটা ওপেন করেননি ওপেন করবেন আমার ডেসক্রিপ বক্সে সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা কিভাবে ওপেন করবেন সেই লিঙ্কটা অলরেডি দেওয়া আছে আচ্ছা আপনারা সেইটা দেখে দেখে ওপেন করবেন মিস করবেন না ভাই এটা খুব ভালো একটা যেহেতু আছে মাইনিং প্রজেক্ট এলিজিবল প্রজেক্ট সেক্ষেত্রে হচ্ছে আপনারা এটা মিস করবেন না এটা আবারও বলতেছি আমি এটা মিস করবেন না কারণ এখন পর্যন্ত আছে আমি বাছাই করা কিছু কিছু মাইনিং সাইট নিয়ে কাজ করতেছি তার মধ্যে কিন্তু এই যে ক্যাটেস্টার একটা যেমন আমরা বলি হচ্ছে পাই নেটওয়ার্ক বলি সাতোশি কোর বলি এরপর হচ্ছে যে এর পাশাপাশি আমরা অনেকগুলো অনেকগুলো অনেকগুলো অনেক অনেক এখনও পর্যন্ত তবে বাছাই করা মাইনিং করতেছি আমরা সেখান থেকে কিন্তু এটাও একটা বাছাই বাছাই করা মাইনিং সাইট তো আপনারা এটা কখনোই কখনো এটা ইয়ে হচ্ছে যে এটা মিস করবেন না মিস করলে কিন্তু আমরা অনেক বড় কিছু মিস করে ফেলবো কারণ এখন পর্যন্ত কিন্তু আমার মাইনিং হয়েছে সাতাত্তর হাজার আমি যে স্ট্রেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে কীভাবে কীভাবে আপনারা শুরু করবেন প্রথম থেকে কিভাবে এটা মাইনিং শুরু করতে হয় সমস্ত কিছু দেওয়া আছে উইড্রো সিস্টেমও দেওয়া আছে কিন্তু অলরেডি এই যে উইড্রো দেওয়া আছে হ্যাঁ আমরা উইড্রো করতে পারবো কোনটা বা আমরা যে রেফার করে যে রেওয়ার্ডটা পাবো যে ইউএসডিডিটা পাবো সেই ইউএসডিডিটা কিন্তু আমরা একত্রিশে ডিসেম্বরের পর কিন্তু আমরা এটা উইথড্র দিতে পারবো তো আমরা একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যে যত পারি যে যত পারি রেফার করব তত কিন্তু আমরা হচ্ছে এই ইউএসডিটা পাবো তো বেশি কথা বলবো না অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই কার্ডসের বিষয়টা আমার বর্তমান হচ্ছে যে আমি আর একটা বিষয় দেখাবো আপনাদেরকে এই যে হচ্ছে যে ইনভাইট টিমে গিয়ে অলরেডি আছে যে আমি আরেকটা বিষয় দেখাই প্রথম থেকে শুরু করে আবার ওপেন করতেছি অ্যাপসটা একটা ওপেন একটু ধৈর্য সহকারে দেখেন যদিও সময় লাগতেছে তো আমি এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখাইতে চাচ্ছি বিষয়টা হচ্ছে যে আমি দেখাবো যে হচ্ছে রিজ is reason the will generate আছে টু এন্ড ওয়ান সাপ্লাই নোটসের এটা হচ্ছে যে নিচে একটা জিনিস দেখেন as a super note candidate apply এই দেখেন সুপার নোট ক্যান্ডিডেট অ্যাপ্লাই এটা হচ্ছে যে কি কত কতজন হলে আপনি অ্যাপ্লাই করতে পাবো আমরা এই যে super note candidate apply candidate পঞ্চাশ জন লাগবে কিন্তু আমার পাঁচজন হয়ে গেছে অ্যাপ্লাই আমি কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারতেছি না কেন আমার যখন পঞ্চাশ জন হয়ে যাবে আমি কিন্তু তখন দশজনের উপর হলে আমি অ্যাপ্লাই শুরু করতে পাবো এবং হচ্ছে যে for super note candidate your need to invite fifty friends my super notes reason name state a যখন আমরা হচ্ছে চেক র্যাঙ্কিং আমি এই যে এখন will be open soon please lock look forward তার মানে কি আমার কিন্তু ভাই এখনও পঞ্চাশ জন হয়নি সেক্ষেত্রে হচ্ছে যে কিন্তু আমার এটা হচ্ছে না তো আপনারা অবশ্যই অবশ্যই এটা একটা মজা হচ্ছে যে খুব ভালো লাগলো যেটা যে আমরা ফ্রি ফ্রি হচ্ছে আমাদেরকে একটা তারা ইউএসডিটি দিচ্ছে বা যেটা স্যালারি বলা হয় মান্থলি স্যালারি উইকলি বোনাস দিচ্ছে তারপর হচ্ছে র্যাঙ্কিং রেওয়ার্ড পাচ্ছি তো এটা তো অবশ্যই মিস করাটা কখনোই আমাদের জন্য সমীচীন না বেশি কথা বলবো না যারা এখনও হচ্ছে এটা মাইনিং শুরু করেননি তারা অবশ্যই হচ্ছে মাইনিং করবেন আমার ডিসক্রিপ বক্সে হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনারা করে নিতে পারবেন এবং পাশাপাশি সরাসরি আপনারা গিয়ে হচ্ছে গুগল আছে প্লে স্টোরে যাবেন গিয়ে সেখান থেকে ক্যাটেস্টার ডাউনলোড করবেন করে যথারীতিভাবেই আপনারা হচ্ছে হচ্ছে প্রথমে হচ্ছে আপনার চাবে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস চাওয়ার পর সেখান থেকে চাবে হচ্ছে আপনার ভেরিফিকেশন একটা কোড চাবে সেন্ড কোড দিবেন সেন্ড কোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইমেলে একটা হচ্ছে কোড চলে যাবে সেটা ওখানে বসিয়ে দেবেন এরপরে চাবে হচ্ছে আপনার পাসওয়ার্ড চাবে তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড চাবে এরপরে চাবে হচ্ছে আপনার যেটা চাবে সেটা হচ্ছে যে রেফারেল কোডটা চাবে তো এই আমার এই হচ্ছে রেফারেল কোড আপনারা এইটা বসাই দেবেন Z V four nine DD তো হচ্ছে এটা বসাই দিলে অলরেডি শুরু হয়ে যাবে মাইনিং শুরু করে দিতে পারবেন আমার বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনারা কীভাবে কীভাবে মাইনিং করতে পারেন আর যদি কোনো সমস্যা